সালামু আলাইকুম বন্ধুরা আইসিটি পক্ষ থেকে আমি রাজাউল করিম আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমরা দেখব কিভাবে এইচএসসি অ্যাডমিশন কমপ্লিট করতে হয় এর জন্য আমরা প্রথমে পেমেন্ট করতে হবে পেমেন্টের মাধ্যমে আপনারা জানেন পেমেন্টের অনেক অপশন আছে এর মধ্যে আমি বিকাশ যে অ্যাপসটা সেটা সিলেক্ট করে নিয়েছি তো বিকাশ অ্যাপসে ঢোকার পর আপনি ওখান থেকে পে বিল এখানে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে ওটা ক্লিক আপনি সার্চের মধ্যে এক্স ওয়ান লিখবেন অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে ওই চিহ্নটি যখন আসবে ওটা ক্লিক করবেন ক্লিক করার মানে পর এরপরে আপনি যে নিয়ে আসবে সেখানে উপরে টেকনিক্যাল হলে টেকনিক্যাল তো পাসিং ইয়ার আপনি যে দুই হাজার বিশ সাল এখানে দিয়ে দিয়েছি আমি যারটা অ্যাডমিশন নিচ্ছি কারণ দুই হাজার বিশে পাস করেছে যারা আপনারা উনিশে আছেন তারাও দিতে পারবেন আঠারোটাও দিতে পারবেন তো এরপরে আছেন রোল নাম্বার রোল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন তারপর নিচে মোবাইল নাম্বার একটি ঘর আছে ওখানে যিনি ক্যান্ডিডেট তার মোবাইল নাম্বারটি দিতে হবে তো এরপরে আপনি নেক্সট বাটনে নিচে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে আপনার যে অপশনটি আসবে সেখানে আপনি টাকার অ্যামাউন্ট আপনাকে লিখতে হবে তো টাকার অ্যামাউন্ট লেখার পরে এরপর আবার আপনি দেখবেন এখানে নাম চলে আসবে যার অ্যাডমিশনটা কমপ্লিট করছেন তার নামটা চলে আসবে তো একশো একশো পঞ্চাশ টাকা লেখার পরে আপনি ওখানে আবার নেক্সট নিচে যে টি বাটনটি আছে ট্যাপ টু কন্টিনিউ লেখা দেখেন ওখানে তো এরপরে আপনি নেক্সট পেজে চলে আসবেন পেজে চলে আসার পরে এরপরে আপনাকে ট্যাপ করতে হবে নিচে দেখেন বিকাশের যে লোগো সম্বলিত সেটা ট্যাপ করলেই আপনি কিন্তু অলরেডি আপনার পেমেন্টটা হয়ে যাবে সাকসেসফুল এরকম একটি লেখা আপনার এখানে চলে আসবে এরপরে আপনি নেক্সট বাটন ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো তাৎক্ষণিকভাবে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি মেসেজ চলে যাবে সেই মেসেজটি চলে যাওয়ার পর আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ আপনার পেমেন্টটি কমপ্লিট হয়েছে এরপরে আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন ক্রোম ব্রাউজারটি ইউজ করে ওখানে এই ওয়েব অ্যাড্রেসটি দিবেন এই ওয়েব অ্যাড্রেসটি দেওয়ার পরে ওখানে আপনি দেখবেন এখানে অ্যাপ্লাই নাও অপশনটি আসবে তো ওটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওখানে দেখবেন যে আরেকটি পেজ আসছে এরকম ওখানে রোল নাম্বার দিতে হবে আপনার আপনি এখানে আপনার রোল নাম্বার দিবেন তারপরে রোল নাম্বার ছয় ডিজিটের যেটা যেটা দিয়ে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেইটি দিবেন এরপরে পাশে দেখবেন বোর্ড আছে তো বোর্ড আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা আপনি দিবেন ঢাকা হোক চিটাগং হোক টেকনিক্যাল হোক সেটা দিবেন সিলেক্ট করে এরপরে আপনার যে অপশানটি আছে সেটা হচ্ছে পাসিং ইয়ার বিশ হলে বিশ উনিশ হলে উনিশ এবার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে দেওয়ার পর নিচে দেখেন ভেরিফিকেশন একটি কোড কোড নাম্বার দেওয়া আছে তো আপনি সেই বক্সে ভেরিফিকেশন কোড নাম্বারটি বসিয়ে এরপরে নিচে দেখেন নেক্সট একটি বাটন আছে সেই নেক্সট বাটনটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরের পেজে নিয়ে যাবে এরপরে আপনি ওই পেজে দেখবেন যে আপনার যে ওখানে একটি ঘর দেখা যাবে যেখানে যেখানে আপনার ফোন নাম্বারটি চাইবে তো আপনি ওখানে আপনার ফোন নাম্বার দিবেন তো প্রথমে ফোন নাম্বার দেওয়ার পর ডান বাম পাশে দেখবেন ডান পাশে আরেকটি ফোন নাম্বার একই ফোন নাম্বার দেওয়ার জন্য ঘর থাকবে কনফার্ম এরপরে এনআইডি ফ্যামিলি যদি গার্ডিয়ানদের এনআইডি নাম্বার থাকে তাহলে সেটা দিবেন তো দেওয়ার পর নিচে দেখবেন অপশন আছে ফাদার অথবা মাদার যদি এনআইডি নাম্বারটা বাবার হয় তাহলে ফাদার চয়েস করে দিবেন আর যদি মায়ের দিয়ে থাকেন তাহলে নিচে মাদারটা সিলেক্ট করবেন নিচে নেক্সট অপশনটি যেটি ওটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে তো এখানে আসার পর আপনাকে কলেজ চয়েস করতে হবে আপনি পাঁচটি কলেজ চয়েস করতে পারবেন যদি আপনি জেনারেল বোর্ড চয়েস করেন দেখেন জেনারেল বোর্ড মানে হচ্ছে যারা জেনারেল লাইন থেকে পড়তে চায় আর মাদ্রাসা হলে নিচে অপশন আছে তো যাই হোক জেনারেল এখানে আপনি দেখেন ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে আপনি যে ডিস্ট্রিক্টের কলেজগুলো চয়েস করতে চান সেটা ওখান থেকে থানা আসবে ডিস্ট্রিক্ট চয়েস করার পর সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো থানা চয়েস করে দিবেন এরপর কলেজ ওই থানার মধ্যে কটা কলেজ আছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো কলেজ চয়েস করবেন কলেজ চয়েস করার পরে এরপর আপনি দেখবেন নিচে আপনার এখানে শিফট আছে অর্থাৎ নিচে দেখবেন যে শিফট অর্থাৎ আপনি কি এ শিফট না বি শিফট তো বেশিরভাগ কলেজে এই ডে শিফটটা চলতেছে দুই শিফট অনেক কলেজে নেই এরপর এখানে যে ইংলিশ ভাষণ কি আপনি ইংলিশ না বাংলা তো আমরা বাংলাটা সিলেক্ট করবো এরপর গ্রুপ আপনি সায়েন্স আর্টস কমার্স যেটা নেন তো এখানে আমি দেখেন একটা হিউম্যানিটিস দিয়ে দিচ্ছি এরপরে যেটা করতে হবে নিচে যে অপশন আছে সেটা হচ্ছে কোনো কোঠা আছে কিনা তা আপনার কোঠা যদি না থাকে নো দিবেন এরপরে অ্যাড দিস কলেজ আপনি এই কলেজটি চয়েস করলেন এভাবে করে আপনি পাঁচটি কলেজ পাঁচটি কলেজ চয়েস করতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে যেটা আপনি অ্যাডমিশন নিতে চান সেই কলেজগুলো প্রথম চয়েসের মধ্যে রাখতে হবে ওকে এভাবে পাঁচটি কলেজ চয়েস করার পর নিচে দেখেন একটি অপশন আছে নিচে যে অপশনটি আছে প্রিভিউর একটি অপশন দেখবেন প্রিভিউ অ্যাপ্লিকেশন ওটা ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রিভিউ দেখাবে আপনি পাঁচটি কলেজ চয়েস করেছেন তো এরপরে এখানে দেখেন আপনাকে সাবমিট করার জন্য আপনাকে ফাইনালি লাল একটি বাটন দিবে ওটি ক্লিক করলে আপনি ফাইনালি সাবমিট হয়ে যাবে তো সাবমিট হয়ে যাওয়ার পরে প্রিন্ট করে নেওয়ার জন্য আপনাকে একটি অপশন দিবে আপনি এখান থেকে এটা ক্লিক করে আপনি প্রিন্ট নিতে পারেন তো এখানে দেখা গেছে মোবাইলে যেহেতু আপনাকে এরকমভাবে শো করবে শো করার পরে আপনি এটাকে ডাউনলোড করার জন্য এই বাটনটি ক্লিক করবেন দেখেন এখানে ডাউনলোড অপশন পিডিএফ যে সিস্টেমটা ওটা ক্লিক করলে এরপরে কোন জায়গায় আপনি সেভ করবেন কী নামে সেভ করবেন এরকম একটি অপশন দিবে আপনাকে আপনি তখন একটি নামে সেভ করবেন এখানে আমি ওয়ান টু থ্রি এরকম ফোর এরকম নামে একটি সেভ করলাম সেভ করার পর দেখেন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে সেভ হয়ে যাবে এটা কোথায় গেল আমরা ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে গিয়ে ওখানে আমি যে ডকুমেন্ট সেটা আমি ক্লিক করব দেখেন এখানে ডকুমেন্ট আসবে <coughs> যেহেতু এটা একটা ডকুমেন্ট তো এই ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু ওখানে আমি পেয়ে যাব তো ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন যে টোটাল আসবে এখানে ফাইলটি আমরা দেখতে পেয়েছি উপরে ওয়ান টু ফোর যে দেখেন আপনারা ওয়ান টু থ্রি ফোর এখানে এই ফাইলটি ক্লিক করার পর দেখুন ফাইলটি ওপেন হয়ে গেছে তো যাই হোক ওপেন হওয়ার পর আপনি চাইলে এটা যে কোনো দোকানে মেইল করে মাধ্যমে অথবা আপনার প্রিন্টারে আপনার মেইলে মেইল করে তো যে কোনো দোকানের মাধ্যমে হোক আপনার প্রিন্টার মাধ্যমে হোক প্রিন্ট করে নিতে পারবেন তো এখানে কোনায় ক্লিক করলে এখানে শেয়ার অপশন আসবে শেয়ার অপশনে আপনি ওই যে দেখেন মেইল জিমেল ওই জিমেলটা ক্লিক করলে আপনার জিমেল অ্যাড্রেসটা চাইবে ওখানে আপনার এই কপিটা চলে যাবে তো যাই হোক এভাবে আপনি আপনার কপিটা বের করে নিতে পারবেন বের করে নিলে এরপর আপনাকে অপেক্ষা থাকতে হবে বিশ তারিখের পরে যখন এটার রেজাল্ট দিবে তখন আপনি বুঝতে পারবেন যে কোন কলেজে আপনি সিলেক্ট হয়েছেন তারপরে বাকি যে বিষয় নিয়ে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই করে নেবেন তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম